মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোকাকোলা সেভেন আপ ইত্যাদি কি হারাম Pepsi cola Coca Cola seven up ইত্যাদি পান করা কে সরাসরি হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইজ মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় কথা হলো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের জন্য গ্রহণ করা অনুচিত সেই জায়গা থেকে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকুয়ার খেলা বা অনুচিত আমরা বলতে পারি জোর জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন কাউকে শয়তান বলে বকা দিলে কি গুণা হবে হ্যাঁ বোন অবশ্যই গুণা হবে আপনি কাউকে শয়তান বলে বকা দিতে পারেন না কোনো কাউকে কাফের বলা কাউকে কোনো মানুষ কখনো শয়তান হতে পারে না এত খারাপ হতে পারে না যে যত খারাপ না তাকে তত খারাপ বললেন আপনি কেউ চুরি করেন আপনি তাকে চোর বললেন এটা যেরকম অপরাধ হবে কাউকে শয়তান বলা একই রকম অপরাধ হবে এটা জায়েজ নাই নিষেধ রয়েছে তাদের ফাতেমা জান্নাত বোন আপনি জানতে চেয়েছেন কিয়ামতের আলামত সম্পর্কে অনেকেই আলোচনা করছেন এতে অনেকে বিভ্রান্ত হচ্ছেন একজন তো এখন থেকে শহর ছেড়ে গ্রামে গিয়ে চাষাবাদ করতে আহ্বান জানাচ্ছেন তার অনেক অনুসারী তৈরি হয়ে গেছে মৌলিকভাবে যদি আপনি এই বিষয়ে কিছু বলতেন এতে অনেকেই উপকৃত হতো বোন কেমতের আলামত সম্পর্কে আমাদের ছোট্ট একটা পুস্তিকা আছে কেমতের একত্রিশ একশো একত্রিশ আলামত সেগুলো অবশ্য সংক্ষেপে সেটার বিস্তারিত বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা দরকার কেয়ামতের আলামতগুলোর ব্যাপারে একটা মৌলিক নীতি হলো যে কেয়ামতের আলামতের কথা বলার পর সেটাকে কোনো বিশেষ ঘটনা এবং প্রেক্ষিতের কাছে এনে ফিট করে দেওয়া এটা অনুচিত সেটা করার অধিকার কারণ নেই ধরুন কেয়ামতের আগে ভূমিকম্প হবে বা বড় ধরনের ভূমিধস হবে এই ভূমিধস আপনি কোনো এলাকায় একটা ভূমিধস হলো আপনি বললেন হাদিসে বর্ণিত সেই ভূমিধস এটি এরকম নির্দিষ্ট করে দেওয়ার অধিকার আমাদের কারণ নেই কারণ আমরা কেউ জানি না এটি সেটি নাকি আরও পরে হবে ভিন্ন কোনোটা এটি সাধারণ কোনোটি এটা আমরা কেউ জানি না যার কারণে এইভাবে নির্দিষ্ট করা অনুচিত এবং কেমন আলামত নিয়ে আপনার আজকাল বক্তব্য হলে সে বক্তব্যগুলোতে আমরা অনেক বেশি চমৎকৃত হয়ে যাচ্ছি আমরা অনেক বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি এবং আনকমন কথা হলে এবং একটু বিশেষ কোনো আপনার কি বলা যায় এটাকে ভিন্ন ধাঁচের কোনো কথা শুনলেই আমরা খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ি যেটা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন এই বিষয়ে আপনি বলেছেন বিস্তারিত বলার জন্য বিস্তারিত আমরা বলার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ বিদিনা যদি সময় সুযোগ হয় এটা নিয়ে ডিটেইল পড়াশোনা করে ডিটেইল আলোচনা করতে হবে অনেক সময়ের প্রয়োজন হবে এবং সিরিজ আলোচনা হয়তো করতে হবে তো যদি আল্লাহ তালা তফিক দান করে আমরা সেটি করবো তবে এটুকু বলে রাখি গ্রহণযোগ্য ওলামায় ক্রাম কোন এবং হাদিসের অনুসারী যারা কোন হাদিস পড়েছেন এটিতে তাদের জীবনকে ব্যয় করেছেন সে সমস্ত বিদগ্ধ ওলামায় ক্রামের উপরে আস্থা রাখবেন তারাই নবী সাল্লাহ সাল্লামের ওয়ারিস এছাড়া আপনার সাধারণ মানুষ তিনি হাদিসের কথা যদি বলেন সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু এই জাতীয় হাইপোথেটিক্যাল ইস্যুগুলোতে ব্যাখ্যা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পণ্ডিত ওলামা একরামের স্মরণাপন্ন হওয়া উচিত আমাদের মতো তালেবেলেম টাইপ ওলামাদের আলেম বা তালেবেলেম যারা তাদের ব্যাপারেও তাদের কাছ থেকে এই ধরনের এলম নেয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত আপনাদের তারপর আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লা আমরা যেটুকু জানি যেটুকু মানে বলাই যায় ওলামা একরামের ব্যাখ্যাগুলোকে শুধু পেশ করে দিয়ে সেটুকু ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো